পাতলা বানাইছেন আল্লাহ পাক বলেন বান্দা ওই বান্দাগুলো আমাকে তালাশ করে দুনিয়াতে কিন্তু দুনিয়াতে আমারে পাবি না তবে আমার একটু ঘেরান পাবি আমি আল্লাহ যে কেমন শোন আমি আল্লাহর একটু কুদরতের ঘেরান পাবি বলে কেমনে বলে আওয়াজের ভিতরে তাকায় দেখ আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাওয়া যায় তোর শরীরের মধ্যে যদি তুই তাকায় দেখ একটু কুদরতের ঘেরান পাবি তোর নিজের দিয়ে তাকায় দেখ এই যে কথা বলতেছ এই কথাগুলো কোন মেশিনে তৈরি হচ্ছে এই কথাগুলো কোন মেশিন দিয়ে সাপ্লাই হয় লক্ষ কোটি কোটি কথা বললাম এই বয়সে আমার কোনোদিন জিব্বাটা ব্যথা হয় নাই মাইক চলে মেশিন ঠান্ডা করা লাগে বিদ্যুৎ জলে বাতি জলে বিল দেওয়া লাগে অথচ দুনিয়াতে আসার পরে জিব্বা নামের মেশিন লড়ায় কত কথা বললাম আজও পর্যন্ত এই মেশিনটা বন্ধ হয় নাই আজও পর্যন্ত কথা বন্ধ হলো না এত কথা কোন মেশিনে সাপ্লাই হয় ওই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দেয় এরে বান্দা চিন্তা কর আল্লাহ এদিকে নজর করে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এরে বান্দা তুই নিজের দিয়ে তাকায় দেখ আমি আল্লাহর কুদরতের নিদর্শন পেয়ে যাবি রে গোলাম আমি আল্লাহর মাখলুকতের দিয়ে তাকাইয়া আমার পরিচয়টা নাও এমন সুন্দর জমিন কে বানিয়েছেন এমন সুন্দর আসমান কে বানিয়েছেন আল্লাহর পরিচয় নিয়ে যারা চলবে এরপরে কবরে গিয়া জবাব দিবে আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম ছাড়ার একটাও না আমার নবীকে দেখাইয়া রাস্তা বানায় জিজ্ঞেস করবে ফিরিস তারা এই বান্দা এই লোকটারে চিনুনি বল তখন নবীরা শেখ পাগলেরা দুনিয়াতে যারা টুপি ফালায় ফালায় নাই মেসোয়াক ফালায় নাই দস্তার খান সারা খানা খায় নাই যারা সব সময় জিব্বা নারায় দরুদ পড়ত আর মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যাইতো ওই নবীর মোহাব্বত যাদের অন্তরে কবরে যাওয়ার পরে নবীর সাথে যখন রাস্তা করে দেওয়া হবে আশেক বলবে ইনি তো আমার সেই মায়ার নবী যেই নবীকে না দেখে নবীর আদর্শের সুন্নতের আমল করেছি আল্লাহ তাআলা বলবে ফিরিস্তা এই বান্দাকে আর কষ্ট দিও না জান্নাতের বিছানাটা বিছায় দাও জান্নাতের বাগান থেকে রাস্তা করে দাও কবরটা তখন বিশাল এক জান্নাতের বাগান পরিণত হয়ে যাবে আল্লাহ বলবে ফিরিস্টা বান্দা এখন আদর পায়ে ঘুমায় যাবে কেয়ামতের আগে তারে ডিস্টার্ব করবা না নতুন জামাইয়ের মতো আরামে তারে ঘুমাইতে দাও বান্দা মজা করে ঘুমাবে কেউ কবরে আর তোমারে ডিস্টার্ব করবে না পক্ষান্তরে যারা গুণাগার হয়ে কবরে যাবে আল্লাহর ফেরেস তারা বলবে বল রবের পরিচয় দাও গুনাগারের তো দুনিয়াতে রবের বিরোধিতা করেছে আল্লাহ চিনে না আল্লাহর বিরোধিতা করেছে এই বান্দা তখন বলবে লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না ধর্মের পরিচয় দাও বান্দা ইসলামের কথাই বলতে পারবে না কারণ ইসলামের উপরে চলে না নবীকে দেখায় বলবে চিনুনি বলে না এই লোকটাকে চিনি না আল্লাহ পাক তখন বলবে রে ফিরিস্তা আর দেরি করার দরকার নাই এই বান্দারে আর সুযোগ দেওয়ার দরকার নাই আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই এত গুণা করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ সব নিয়ামত দিয়া আমি আল্লাহ কতবার তারে আজানের মাধ্যমে মসজিদে ডাকলাম আসে নাই আমি আল্লাহ নিজে গিয়া প্রথম আসমানে ডাকলাম আয় বান্দা একটা ডাক দাও আমি আল্লাহর মোহাব্বতে নামাজে দাঁড়ায় যাও বান্দা ভোর রাতে ঘুমিয়েছিল ফজর পরে নাই আমাকেও ডাক দেয়নি এখন আর সময় দেওয়া হবে না ও ফেরিস্তা জাহান নামের বিছানাটা কবরে বিছায়া দাও আল্লাহ পাক রাগান্বিত মেজাজ নিয়ে বলবেন এরে কবরের মাটি এই বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না দুনিয়াতে যত মজা করেছে তার সাজা বুঝাইয়া দাও আল্লাহ অর্ডার করবে মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে এরে নবীর উম্মত ওই কবরে জাহান নামের সাথে রাস্তা হয়ে যাবে আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য একটা মিথ্যা নাই আল্লাহর মোলাকাত যদি চাও এক নাম্বার শর্ত ন্যাক আমল করো দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদার বানায় না নবীর সুন্নতের জেন্দিগির আপন বানায় নেও দুনিয়ার নিজে কেউ নবীর সুন্নাত অনুযায়ী চলবা তোমার পরিবার আহাল সন্তানগুলোকে সুন্নতলা বানায় নাও ওরে আল্লাহর গোলাম দুনিয়ায় তুমি বাদশাহ হয়ে যাবে পরকালেও বাদশাহ হয়ে যাবে আল্লাহর কাছে তওবা করেন হে মালিক মেহেরবানি করে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহর সাথে মোলাকাতের জন্য আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন ফামান যে আল্লাহ রব্বুল আলমিন কঠিন এক মুসিবতের মধ্য দিয়ে বেহেস্তের বাগানে ওলামাই কারামদের মজলিস আশেকিন জাকিরিনদের মজলিসে কোরআন সুন্নার আলোকে কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে সুস্থতার সাথে এটা তো মসজিদ না আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন নবীন سید السخلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رپر فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন ফামান কানা যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে আশান্বিত লিকা রাব্বিহি তার রবের সাথে মোলাকাত করবে এই আশা যার অন্তরে আছে আমি আল্লাহ তাকে পরামর্শ দিলাম হেনবি জানায় দেন আমি আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি দিলাম তা পালন করলেই আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে এক নাম্বার কর্মসূচি ফামান কানায়ার জৌলিকা রব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা এক নাম্বার বান্দা বেশি বেশি না আমল করবা দুই নাম্বার আমি আল্লাহর আমল করতে গিয়া আমার এবাদাত করতে গিয়া আমি আল্লাহর এবাদাত করবা এই এবাদাতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা তোমার রবের বাদাতের মধ্যে অন্য কাউকে তুমি অন্তর্গত করবা না অংশীদার বানাইবা না আল্লাহর মতো কাউকে মনে করবা না আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করা যাবে না আল্লাহর মতো আর একজন আল্লাহ আছে মনে করা যাবে না আল্লাহর সহযোগিতায় আরো কেউ আছে তাও মনে করা যাবে না এই মনে করার নাম হলো শির আল্লাহ বলেন সব গুণা মাফ হবে শিরকের গুণা মাফ করা হবে না ইন্নাল্লাহ لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আল্লাহ তাহলে বলেন আমি সব গুণা বান্দার ইচ্ছা করলে মাফ করব তবে শিরকের গুণা মাফ করব না আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শির আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শির আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শির আল্লাহর গুণ হলো রাজ্জাক তিনি রিজিক দেনেওয়ালা এই গুণটা আরো কারো আছে মনে করার নাম শির যে মনে করবে তাকে বলে মুশরিক আল্লাহ বলেন সব বান্দাকে মাফ করব মুশরিকের ক্ষমা করব না আমি আল্লাহ সব অন্যায় মাফ করব শিরকের গুণা আমি আল্লাহ মাফ করব না অতএব যদি আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও এক নম্বরে নাক আমল করো দুই নম্বরে আমলের মধ্যে কোনো শিরিক করা যাবে না বেশি বেশি নাক আমল করো হে গোলাম নাক আমল যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন এটাই নাক আমল যেই কাজ করলে আমার মদিনাওয়ালা পায়গম্বর খুশি হবেন এটাই হলো নাক আমল এমন কোনো আমলের মধ্যে নবীর তরিকা নাই এমন কোন কাজ জমিনের মধ্যে নাই রে বান্দা আঙ্গুলের নখগুলি তুমি কিভাবে রাখবা কাটবা সেখানে নবীর সুন্নত বান্দা তুমি পানির গেলাসটা নিয়ে পান করবা কিভাবে পানি পান করবা সেখান সেখানেও নবীর সুন্নত যারা মানবে তারা নবীর আশেক যারা মানবে না তারা আশেক দাবি করাটাও ধোকাবাজ শুধু পানি পান করবে নবীর তরিকায় এমনটা না গেলাসটা ধরবে কিভাবে সেখানেও নবীর শূন্য জুতা পরবেন কিভাবে সেখানেও নবীর তরিকা সুন্নত জামাটা গায়ে দিয়েছেন কিভাবে দিবেন সেখানেও নবীর সুন্নত জামা কিভাবে খুলবেন সেখানেও নবীর সুন্নত ঘরের মধ্যে ঢুকবেন সেখানেও নবীর সুন্নত বের হবেন সেখানেও নবীর সুন্নত কেমন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করলেন আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও আল্লাহ বলেন আমল করো তবে এখন আমি বান্দা তুমি যেমন আমার সাথে মোলাকাত করতে চাও আমি আল্লাহ তোমার সাথে মোলাকাত করতে চাই তবে মাঝখানে একটা পর্দা আছে কি আছে ওই পর্দাটা আগে সরাইতে হবে তারপরে তোমার সাথে আমার মোলাকাতের ব্যবস্থা হবে এমপি সাহেবের কাছে যাওয়ার জন্য গেট পাড়ি দেওয়া লাগবে গেট পাস লাগবে না হয় যাওয়া যাবে না আল্লাহর সাথে মোলাকাতের জন্য তোমার পর্দা হলো মরণ মৃত্যুর পর্দা যখন তোমার থেকে সরে যাবে মৃত্যু হওয়া মাত্রই তোমার আগের আমল যদি তুমি করিয়া থাকো শিরিক না করো আমার আল্লাহর সাথে তোমার মোলাকাতের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তাআলা বান্দা জামার থেকে বাবা গেরান পাইতেছে রে মুসলমান ইউসুফ নবী নাই বাইয়েরা খেলার নাম দিয়া ইউসুফের ষড়যন্ত্র করে বাবার থেকে নিয়ে গেল ওই অন্ধকার কূপের মধ্যে ইউসুফ নবীরে ফেলে দিল সেখান থেকে ব্যবসায়ীরা নিয়ে গেল মিথ্যা অভিযোগ দিল বানাইয়া তার বাবা ইয়াকুব নবীরে ধোকা দিয়ে বলল ইউসুফের বাগে খেয়ে ফেলছে আমার নবী ইয়াকুব জেনেছেন আমার সন্তানের কোন বাগে খেয়েছে ইউসুফ সালামের বিরহের বেদনা কারণ যেই সন্তানের মা নাই ওই সন্তান বাবার সামনে যখন যায় নিজের চোখের পানিগুলো ফেলতে থাকে সন্তানের চেহারা দিয়ে তাকায়া যে আমি বাবা না থাকলেও কিন্তু সন্তান মা হারার ব্যথা ভুলতে পারে না ইয়াকুব নবী কান্না করেন আমার ইউসুফের জন্য বুঝতে দেয় না অন্য সন্তানদের আল্লাহর কাছে বলেন হে মালিক আমার সন্তানকে তুমি হেফাজত করো আমি ধৈর্য ধারণ করলাম ব্যবসায়ীরা ইউসুফ নবীকে কূপের থেকে উঠাইয়া মিশরের বাজারে নিয়ে যায় ইউসুফ নবীকে বিক্রি করার জন্য বাবা ইউসুফ নবীর বিরাহের বেদনায় কান্না করতেছেন আর ভাইয়েরা ইউসুফ নবীর উপরে কত জুলুম অত্যাচার করলো এক এক ভাই মারার পরে আর ভাই মারে সে মারা শেষ হলে আর ভাই আঘাত করে আর কয় তোরে যেইবার মারতেছি তোর কোন বাবা আছে তোরে এখন ফিরাবে ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কান্না করে ভাই আমার কেউ নাই আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না কেন মারো কার কথাকে শুনে মনের জাল মিটাই ইউসুফের উপর আঘাত আল্লাহ বলেন ইউসুফ কোনো চিন্তার কারণ নাই ওরা কূপের কিনারায় নিয়ে ইউসুফ নবীর গায়ের জামাটা খুলে ফেলল ইউসুফ নবীর রশি লাগাইয়া কূপের মধ্যে যখন ফেলে কূপের মধ্যে ময়লা অন্ধকার সাপ বিচ্ছু থাকার ঘর আল্লাহ পাক বলেন ও ইউসুফের জন্য জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও ইউসুফের কেউ নাই আমি আল্লাহ তো আছি যাও ইউসুফ আমার পবিত্র বান্দা ওর বাবা কান্না করতেছে ওই বান্দা আমার শরণাপন্ন হয়েছে আমি আল্লাহর মোহাব্বতে ইউসুফ নবীর জন্য বাবা কান্না করে অজিব্রাইল আমার পবিত্র ইউসুফের গায়ে যেন ওই কূপের এক ফোঁটা না পাক পানি না লাগে ইউসুফের যখন ফেলে দেওয়া হচ্ছে জিব্রাইল আমিন আল্লাহর অর্ডার পাইয়া সেখানে হাজির ইউসুফ যখন নিচে পড়ে যায় জান্নাতি একটা পাথর জিব্রাইল আমিন ইউসুফের পায়ের সাথে লাগায় দেয় জিব্রাইল আমিনের জান্নাতি পাথরের উপরে ইউসুফ দাঁড়ায় গেলেন আর জান্নাতি একটা জামা নিয়ে আসেন জিব্রাইল ওই জামাটা ইউসুফ নবীর গায়ে পড়ায় দিলেন কেউ বলেন এটা ওই জামা যেই জামা ইব্রাহিম নবীর গায়ে পড়ানো ছিল যেই জামা পরার পরে নমরুদের আগুনে ফেলতে গিয়া ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারে নাই এই জান্নাতি পোশাক ইউসুফ নবীর গায়ে ইউসুফ নবীকে বিক্রি করার পরে লম্বা ঘটনা কোরআনে আছে ওই মিশরের প্রধানমন্ত্রীর যখন স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়া ইউসুফ নবী দায়িত্ব পেলেন অর্থ মন্ত্রণালয়ের ইউসুফ নবী এক পর্যায়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়া আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন সারা দুনিয়ার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল ইউসুফ নবী বসে আছেন কর্মচারীরা খানা দে ওই ইয়াকুব নবী কয় যাও ঘরে খানা নাই তোমরা গিয়ে মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে খানা আনো বাবা কান্না করে করে এদিকে অন্ধ হয়ে গেছে ইয়াকুব নবী অন্ধ চোখে দেখে না শুধু সন্তানের মায়া কান্না কান্না করে করে ইউসুফ নবীর বাবা ইয়াকুব অন্ধ হয়ে গেলেন যাও ইউসুফ নবী বসে আছেন খানা দিচ্ছেন লাইন দিয়া লোকেরা খানা নিতেছে মেপে মেপে হঠাৎ করে যখন দেখলেন ভাইরা লাইনে দাঁড়ানো ইউসুফ নবী কর্মচারীর ইশারা দিয়া কয়েদের আলাদা কর পরিচয় দেয় না ইউসুফ নবী দেখা মাত্র চিনে ফেললেন এরা তো আমার সেই ভাই যারা বাবার কলসিনে আমারে কূপে ফেলেছিল কিন্তু ভাইদের জিজ্ঞাস করে আপনার বাবার নাম কি আমাদের বাবার নাম ইয়াকুব ইউসুফ নবী একটু জানতে চাইলেন আপনাদের বাবার হালাতটা কেমন নিজেই যে ইউসুফ নবী ইয়াকুবের পাগল ভাইদের বুঝতে দেয় না বলে আমগো এক ভাই ছিল ইউসুফ তিনি পালায় গেছে বাঘে খেয়ে ফেলেছে আমার বাবা ইয়াকুব সেই ইউসুফের জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী সহ্য করতে পারেন না এইবার খানা দিয়া বিদায় দেয় যাও এই খানা বেশি দিন থাকবে না আবার আসবা তবে আসতে হলে একটা শর্ত যে আর এক ভাই আছে বিনিয়ামিন তারে নিয়ে আইও বিনিয়ামিন রে নিয়ে আসবা বেশি বেশি খানা দিয়া দিব মনের মধ্যে খুশি আমগো সাথে বাদশাহ অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী মহাদয় এত ভালো ব্যবহার করলো আমার বাবা নবী এই জন্য বুঝি মন্ত্রী মহাদয় ভালো ব্যবহার করেছে আবার নাকি খানা বেশি দিবে তবে শর্ত ছোট বাইরে নিয়ে আসতে হবে কারণ বিনিয়ামিন ইউসুফ নবীর আপন ছোট ভাই বাবার কাছে গিয়া বললেন আব্বা যান মন্ত্রী বড় ভালো দিলওয়ালা খানা দিয়েছে টাকা নেয় নাই আবার যাইতে বলছে বাড়ায় খানা দিবে তবে শর্ত বিনিয়ামিনরে নিয়ে হবে বাবায় বুঝতে পেরেছে তারপরও সন্তানের সামনে প্রকাশ করে না এবার বিনিয়ামিন রে নিয়ে রওনা খানা শেষ বাদশাহ ইউসুফ নবীর সামনে গিয়া যখন দাঁড়ায় গেল বিনিয়ামিন রে কাছে নিলেন এরপরে বললেন আপনারা একটু আজকে থাকবেন নি বলে হা আমার মেহমান খানায় আপনারা থাকবেন এরপরে দুদিন তিন দিন বেড়ায় চলে যাবেন বেশি খানা দিয়া দেওয়া হবে উটের পিঠে এইভাবে বলিয়া জোড়ায় জোড়ায় দুই ভাই এক এক রুমে দিলেন থাকার জন্য কিন্তু জোড়া ছাড়া একজন রইলেন বিনিয়ামি তার কোনো জোর নাই ইউসুফ নবী কয়ের কোনো জোড়া যেহেতু নাই আমার সাথে রেখে দেই ভাইয়েরা কয় বাদশাহ যদি আমগো ছোট বাইরে রাখে আমরা খানা বাড়ায় পাবো ঠিক আছে এইবার ইউসুফ নবী আপন ভাইটারে রাতের অন্ধকারে নিজের রুমে নিয়ে চল্লিশ বছরের দূরত্ব কলিজা সিরে যাওয়া ভাই ইসুফ নবীর চল্লিশ বছরের দূরত্ব আজকে পাইছে আপন ভাই আজকে রাতে ঘুম যাব না বিনিয়ামিন রে নিয়া রাত কাটায় বলে আমার বাবার কি হালাত বলো বলে আমার বাবা কান্না করে আমার বাবা তোমার জন্য অন্ধ হয়ে গেছে ওই সময় একটা সরকারি নিয়ম ছিল কোনো মাল হারায় গেলে ওই মাল যার হাতে পাওয়া যাবে তারে গোলাম বানায় রাখে ইউসুফ নবী কৌশল করেন পরের দিন চলে যাবে কর্মচারীদের বলল বিনিয়ামিনের খানার ব্যাগের মধ্যে আমার পানদানটা ঢুকাইয়া দিবি ঢুকাইয়া দিলেন যখন তাদের খানা দেওয়া শেষ সবাই চলে যাইতেছে একজন ঘোষক ঘোষণা দেয় বাদশাহ মন্ত্রী মহোদয়ের পানদানি নাই হারানো গেছে দাঁড়াও তোমরা দাঁড়াও দেখি তঙ্গ ব্যাগে আসেনি এইবার খুঁজতে খুঁজতে বেনিয়ামিনের ব্যাগে পাইলেন এইবার ওই ভাইয়েরা পরামর্শে কানে কানে কয় ওর ভাই ইউসুফ যেমন ভাগুন্যা অভ্যাস ছিল এই বিনিয়ামিনও সেই অভ্যাসে পেয়েছে ইউসুফ নবী কয় যেহেতু বিনিয়ামিনের ব্যাগের মধ্যে আমার হারানো মাল পাওয়া গেছে নিয়ম অনুযায়ী সে যেতে পারবে না থাকবে লম্বা ইতিহাস ওরে নবীরা আসে আসল মালিকের সাথে যদি মোলাকাত হয়ে যায় কোনো পেরেশানি নাই ইউসুফ নবী খানা দিচ্ছেন লাইনে একটা লোক দাঁড়াইয়া একটা যুবক সন্তান সবাই ব্যাগ নিয়া খানা নিয়ে যায় ওই যুবক ছেলে শুধু ইউসুফ নবীর চেহারা দিয়ে তাকায় আর চোখের কোঠায় পানি জমা হয়ে আছে ইউসুফ নবীর নজরটা যুবকের মধ্যে পড়ে গেল কাছাকাছি আসার পরে সিরিয়ালে বলে ভাই তোমার ব্যাগ দাও বলে আমার ব্যাগ নাই খানা নিবে না বলে না খানা নিব না তো আসছো কেন কয় মন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলবো যুবকটা আবদার করা মাত্র ইউসুফ নবীর নজর পড়ছে বলে আসো ওই যুবকটা ইউসুফ নবীর কাছে গিয়ে বলে আপনার মুখে কানের সাথে একটু মুখ লাগায় কথা বলবো যুবক ইউসুফ নবীর কানে মুখটা লাগায়া কি যেন বললেন সবাই তাকায় আছে এই বিশাল ময়দানে মন্ত্রীর সাথে যুবকটা কথা বলতে চায় খানা নিল না কে সবাই নজর করে দেখে যুবকেও কান্দে ইউসুফ নবীও কান্না করে চোখের পানি পড়ে কান্নার এক পর্যায়ে ইউসুফ নবী বললেন ও কর্মচারী এই যুবকের কোনো মাপ নাই যা চায় দিয়া দাও মনের মতো খানা দিয়া দাও চাপ দিও না মাপ দিও না যা পারো দিতে থাকো সবার অন্তরের মধ্যে একটা সন্দেহ শুরু হয়ে গেল অন্যদের খানা দিল মেপে মেপে এই যুবকের কি কানে বলল আর খানা দিল আল্লাহ জানায় দিলেন ইউসুফ ঘটনা খুলে বল বলে লোকেরা দাঁড়াও এই যুবকের খানা বেশি দিলাম কেন জানো এই যুবক আমার কানে কানে একটা কথা বলেছে ওই কথায় আমি পাগল পাড়া হয়ে খানা দিয়েছি কারণটা কি জানো এই যুবক আমার কানে আইসা বলে ওই ইউসুফ আজ আপনি যে মন্ত্রিত্বের চেয়ারে বসছেন আপনি যে একজন সাত ব্যক্তি বাদশাহ আপনাকে অভিযুক্ত করে জেলখানায় পৌঁছায় দিছিল কিন্তু অভিযুক্ত তো আপনি হন নাই ওই জুলাইখা আপনার অভিযুক্ত করল আর বাদশার সামনে আপনি পবিত্র হয়ে জেলখানায় গেলেন সেই দিন জুলাইখার অপবাদ থেকে পরিত্রাণের জন্য পবিত্রতার জন্য আপনার পবিত্রতা ঘোষণার জন্য একটা সাক্ষী হয়েছিল এক মায়ের দুধের বাচ্চা শিশু ওই দুধের বাচ্চাটা আর কেউ নয় আজকের যুবক আমি সেই দিনের শিশু আমি তো সেই দিন সাক্ষী দিয়েছিলাম আর আমার কথায় বাচ্চা জুলাইখার উপরে দৌড় চাপাইয়ে আপনাকে পবিত্র ভেবে ছেড়ে দিলেন ইউসুফ নবী কয় ও যুবক তুমি আমার যে উপকার করেছো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তুমি আমার যেই বন্ধুর পরিচয় দিয়েছো তোমার জন্য কোনো মাপ নাই কোনো সীমানা নাই যা পারো নিয়ে যাও খানা নিয়ে যাও ওরে আল্লাহর বান্দা কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন অতীতের ঘটনা পরবর্তী মানুষের জন্য উপদেশ বাণী কোরআনের ঘটনা শুনে কানসুক করা যাবে না বরং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের জন্য হলো সবক গ্রহণ করা এই ইউসুফ নবীর সাথে এই যুবক এত বেশি মাল পাইল যা চাইল চাহিদার বাহিরে পাইল কেন আসল ব্যক্তির সাথে আগের থেকেই বন্ধুত্ব অনবীর আশেকের দল এই দুনিয়ার অল্প হায়াতের মধ্যে যদি আমার আসল মালিক আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারো আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য যদি তুমি এখন থেকে চেষ্টা করো কি চেষ্টা বলে ন্যাকামল নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারো যেদিন আল্লাহ পাক তোমার সাথে মোলাকাতের নিয়ত করে বলবে আয় আয় আর সময় বাকি নাই তোর সাথে এখন আমার মোলাকাত হবে তোর মরণের পর্দাটা সরাইয়া দিই এরে আজরাইল যাও এই বান্দা ন্যাক আমল করেছে এখন আমি আল্লাহ তার সাথে মোলাকাত করতে চাই মৌতের পর্দাটা সরাইয়া দাও আজরাইল জানটা নিয়ে যাবি জানটা নেওয়ার সময় বান্দা তুই কোন মাওলার জান্নাতে থাকবি ছবিটা তখন দেখায় দিবি মরণের পর্দাটা সরা মাত্র তুমি কোন জান্নাত পাইবা তোমার জন্য কি বালাখানা তোমার আল্লাহ বানায় রাখছে একটু দেখে নাও আল্লাহর খাস বান্দা যারা জাকিরি উঠতে বসতে সব সময় তালাশ করে আমার আল্লাহ খানা খাইতে গেল তালাশ করে আমার মালি বাজারে যায় অযথা কথা বলে না জবানটা নারায় নারায় বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ স্মরণ করে ঘুমের বিছানায় গিয়েও তালাশ করে আমার আল্লাহ বান্দা হাঁটতেছে জবান বন্ধ নাই ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহর জিকির করে বান্দা পানির গেলাসটা পান করে পানি পান করে সেখানে আল্লাহর স্মরণ করে আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর কুদরত দেখে আর আল্লাহকে ডাকে এরে বান্দা আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যায় দেখবেন তাদের মরণকালের হালাত আল্লাহওয়ালাদের মরণকালের হালাত যারা দেখবেন তারা বলে যারা আমার পাশে আছো তোমরা সরিয়ে যাও মেহমান আসতেছে তাদের সাথে আমার মোলাকাত হবে আল্লাহওয়ালারা কিসের মেহমানের সাথে মোলাকাত করে বলে আর কেউ না নূরের তৈরি ফেরেস তারা এসে তার সাথে মোলাকাত করে এরে নবীরা আসে এজন্য আল্লাহর না শেখ বান্দাদের মরণকালে দেখবেন তারা খুশি মরণের পরও দেখবেন তাদের চেহারাটা হাস্যোজ্জ্বলের মতো ফুটন্ত থাকে আর যারা গুণাগার হয় কবরের দিকে রওনা হবে এদেরকে আল্লাহ পাক কোন আজাবের জাহান নাম বানায় রাখছেন ওই জাহান নামের চিত্রটা তার সামনে তুলে ধরে ইন্তেকালের সময় ওইটা দেখা মাত্র ভয়ে বেইমান নাফরমানের চোখ উল্টাইয়া যায় পা বাঁকা হয়ে যায় মুখের থেকে ফেনা বের হয়ে যায় জাহান নাম দেখে বান্দা সহ্য করতে পারে না অতএব আল্লাহর সাথে মোলাকাতের জন্য যদি দিল তোমার তৈরি হয়ে যায় তাহলেই তো তোমার এক নাম্বার নেকামল ওই বান্দা কথায় কথায় আমল চলার উপরে আমল হাঁটতে গেল নেকামল সুন্নতের আমল ডান দিকে হাঁটবে নত নজর নিচের দিয়ে দিয়া হাঁটবে রাতের বেলা ঘুমাইতে গেল বান্দা অজু করে ঘুমাবে নবীর দরুদ পরে জিকির করে করে ঘুমাবে এরে নবীর আসে বুঝানো যাবে না কেমনে বুঝাই রে যুব পায়ে হাত দিয়া যদি বলি টুপি পরো দাড়িটা লম্বা করো নামাজ পড়ো তোমার মাথায় টুপি তো দিতেই চাও না উল্টা মারে ধমক দাও টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায় আর আমি নবীর মোহাব্বতে টুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে তুমি টুপি ফালায় দাও দাড়ি ফালায় দাও কল্লা ফালায় দিব নবীর সুন্নতের আমল ফেলে দিব না কারণ এই টুপির মধ্যে যে কেমন সম্মান এই দাড়ির মধ্যে যে কি মজা তোমাকে বুঝানো যাবে না কারণ আমরা তো এই টুপি পরেছি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য দাড়িটা লম্বা করেছি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কোরআন সত্য নবীর হাদিস সত্য এই জমিনেও যদি আল্লাহর সাথে মোলাকাত না হয় ইনশা আল্লাহ মরণের পরে যখন কবরে যাব মাথার টুপি থাকবে না শরীরের জামা কাপড় খুলিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে যখন আমাকে রেখে দেওয়া হবে ওই ফিরিস তারা কবরে আসবে তিনটা প্রশ্ন তোমাকেও করবে আমাকেও করবে ওই প্রশ্নটা যখন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও আল্লাহর আশেক পাগলেরা বলবে রবের পরিচয়টা নিবি তোরা কি চেনো না ফেরেস আমার রব কে জানো রব্বি আল্লাহ আমার রব আমার একমাত্র আল্লাহ কারণ দুনিয়াতে আমি আমার রবের বড় পাগল ছিলাম আমি আমার ছেলের জন্য চোখের পানি ফেলি নাই এরে বান্দা এই জমিনের মধ্যে একদল আশেক পাগল রে দেখবা এদের চোখের কোঠায় পানি আর জবানের মধ্যে শুধু ঠোঁট নরে আর আওয়াজ দেয় কানটা লাগাইয়া দেখবা গুন গুন গুন করে তারা কি যেন আওয়াজ দিচ্ছে গান গাইতেছে ওরা দুনিয়ার কোনো গান গায় না ওই আশেকেরা আমার মাওলা তার মোলাকাতের গান গাইতে থাকে ওই বান্দাগুলোর চোখের কোঠায় পানি কেউ টাকা পাওয়ার জন্য টাকা হারায় কান্না করে কেউ ছেলে হারায় কান্না করে কেউ দোকানের ব্যবসায় লস হয়েছে কান্না করে আর যারা আশেক পাগলের এরা টাকার জন্য কাঁধে না এদের চোখে কেন পানি এরা আমার মাওলার মোলাকাতের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে ওই ফামান কানাইয়ার জুলিকা রব্বিহি আমাল আমালান সলিহা ولا يشرك بعبادة ربه أحدا তো ন্যাক আমল পদে পদে ন্যাক আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন মানুষের উপকার করা ন্যাক আমল কেমন একটা লোক গুণা করতে চায় আপনি সহযোগিতা করবেন উপকার হবে বলেন সহযোগিতা করবেন গুনাহের না নেক আমলের তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান নেক আমলের সহযোগিতা করো এটাও নেক গুনাহের সহযোগিতা করাটাও গুনাহ গুনাহের সহযোগিতা করাও আজকের এই যে নেকের মজলিস এই মজলিস কায়েমের জন্য যারা সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন দুইটা টাকাও দিয়েছেন দিছেন না আপনারা আপনারাও এই মজলিসের সহযোগিতা করার মাধ্যমে যারা আয়োজন করেছেন তাদের সমপরিমাণ ন্যাক পেয়ে যাবেন আল্লাহ আমাদের কবুল করেন তো এখনো সময় আছে আমাদের তওবা করার এখনো সময় আছে অযুবক আমি কালকেও বলেছি আজকেও বলি ওই নোয়াখালীতে আম্মাজানের ইজ্জত রক্ষায় তুমি স্লোগান দিয়েছ ধন্যবাদ তোমাকে সরকারের কাছে বিচারের দাবি জানিয়েছ কিন্তু তোমাকে আমি প্রশ্ন করি তোমার বুকের উপরে হাত দিয়া মুসলমানের সন্তান হিসাবে আল্লাহর ভয় নিয়ে তুমি বলো তোমার জীবনের হালাত কি ওই আম্মাজানের খবর তো ভাইরাল হয়েছে মিডিয়ায় এজন্য সবাই জেনেছে আর বিচারের আবদার জানিয়েছে তুমি জীবনে কি তুমি কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো কতজনার চরিত্রের উপর আক্রমণ করেছ সেই বিচারের দাবি কে তুলবে তোমার জন্য বলো তোমার আপন বনের ইজ্জতের উপরে কেউ হামলা করলে তুমি কি ছেড়ে দিবে ছেড়ে দিতেও পারো বলা যায় না কারণ যেই মা নিজের আপন মেয়ে দিয়া জিনার ব্যবসা করায় তো ভাই তো বোনের ছেড়ে দিতেই পারে বিশ্বাস নাই কারণ যেই বাবা নিজের আপন কলিজার মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বলে তুই আজকের আমার স্ত্রীর মতো তাহলে বাবার কাছে মেয়ে নিরাপদ না মেয়ের কাছে ছেলে নিরাপদ না ভাইয়ের কাছে বোন নিরাপদ না অতএব আবেগে চিল্লাইও না নিজের হিসাব আগে করো নিজের হিসাব করো তোমার চেহারার কি হালাত তোমার জীবন যৌবনের কি হালাত তোমার মাথা ব্যথা গত বছরের তুলনায় এই বছর কি পরিমাণ তোমার বুকে ব্যথা গত বছরের তুলনায় এবছর কি পরিমাণ তোমার কর্মক্ষমতা আগের তুলনায় এবছর ডাউন নাকি অনেক উপরে চিন্তা করো এগুলো শুধু গুনাহের কারণে হচ্ছে মোবাইলের মাধ্যমে কি পরিমাণ গুনার প্র্যাকটিস করতেছো তুমি ঘরের মধ্যে বসে এই লকডাউনে কি জবাব দিবা আল্লাহর কাছে অ যুবক তোমার মতই তো বহু যুবক একক তো নামাজ বাদ দেয় না নাই স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে এক তো নামাজ বাদ দেয় না আজকেও তো মাদ্রাসায় কত যুবক গেল ইন্টারে পরে ঢাকায় টুপি দাড়ি পোশাক নিয়ে গেল বলল হুজুর কোরআন শরীফ শিখতে চাই আপনার কাছে আসছি পরামর্শ চাই পরামর্শ দিলাম যে এইভাবে এইভাবে কোরআন শিখো অমুকের অমুক জায়গায় যাও সেও তো কলেজে পড়ে তার মধ্যে কি কাজ করে আর আপনার মধ্যে কি কাজ করে একটু বালিশে যখন মাথা লাগাচ্ছেন বাতি নিবে যখন চোখ বন্ধ করবেন এক মিনিট চিন্তা করবেন কিসের বাহাদুরি কত বাহাদুরেরা করোনায় মাথা নত করে বসে আছে সব শেষ আল্লাহ দেখায় দিলেন ওই দুনিয়ার মানুষ যার মাস্তানিকে ভয় পাও সে মাস্তানের হালাত তাকায় দেখ কোনো মাস্তানি কাজে লাগবে না আমি আল্লাহর কাছে মাথা নত করে তওবা কর না হয় করোনার রূপ আরো কঠিন হবে আরো তীব্র হবে এখনো যদি গুনার থেকে তওবা না করো এক সেকেন্ডে লক্ষ মানুষ বিছানার থেকে বিদায় নিয়ে চলে যাবে কেউ ফিরাতে পারবে না এখন অনেকে টেলিফোন করে বড় বড় ব্যক্তিরা হুজুর করেন আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছি বাসায় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ মুক্ত করে দিন আমাদেরকেও মুক্ত রাখেন আমাদের এখন একটাই কাজ গুনার থেকে মাপ চাওয়া তওবা করা আজকে আমার গুনার কারণে আমার সন্তান কষ্ট পায় নাহলে বলেন আপনার ঘরে শিশু বাচ্চা কি গুণা করে করে মা করে তুই মায়ের অসুস্থতা কেন বাচ্চা জ্বরে কাঁপতেছে কেন অসুস্থ কেন হ্যাঁ সময়ের বাতাসের অসুস্থতা স্বাভাবিক যেটা সেটা ভিন্ন কিন্তু মারাত্মক অসুস্থ কেন আমার গুনার কারণে আমার সন্তান ভুগতেছে এটাই আল্লাহ পাকের কুদরতি বিচার কারণ শরীরে কষ্ট বিপদ আসলে যেই পরিমাণ আমি কষ্ট না পাবো আমার সন্তান বিপদে পড়লে তার থেকে আমি বেশি কষ্ট পাব আল্লাহ এগুলো দেখাইতেছেন কেন আল্লাহ বলেন তওবা কর মাফ করে দিব আমি চাই না তুই জাহান নামে যা অতএব আল্লাহর কাছে বেশি বেশি কান্না করেন আর সহিভাবে কোরআনটা শিখেন এক ঘন্টা করে দৈনিক টাইম দেন ইমাম সাহেবের কাছে এশার নামাজের পরে বা ফজরের পর তিন মাস টাইম এক ঘন্টা করে ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ কোরআন চালু পড়তে পারবেন শিখেন অনেক মজা লাগবে কোরআন তেলাওয়াতে অনেক মজা আজকে আমি হাফিজুর রহমানকে এখানে বসানের পুঁজি কোরআন শরীফ কি কোরআন আজকে মাদ্রাসার সম্মান কোরআন অতএব আমরা কোরআন পড়ব না তো কে পড়বে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং এই কোরআন ওয়ালা যারা এদের থেকে দোয়া নেবেন সহযোগিতা করবেন আজকে আমি ওয়াজ করি সারা দেশ দৌড়াই যারা আমাকে লেখাপড়ার জীবনে উপকার করছে তাদের দিল কি পরিমাণ বড় হয়ে আছে দেখা হলেই বুকে জড়ায় না যো হাফিজ ভাই তুমি আমারে থুইয়া জান্নাতে যাইও না তোমারে যে আমি একবেলা খানা খাওয়াইছিলাম মনে আছে হ্যাঁ চাচা মিয়া মনে আছে আমারে আজকে যেমন ভুলো নাই কেয়ামতেও তুমি ভুলবা না এটা মানুষের একটা বিশ্বাস কিন্তু জান্নাতে কে যাবে কে যাবে না গ্যারান্টি কারো হাতে নেই কিন্তু মোটামুটি একটা ধারণা করা যায় আশা করা যায় যে ন্যাক আমল করলে আল্লাহ আদা করছেন আমি মোলাকাত করব। তাহলে যে ন্যাক আমল করে আল্লাহ তো তার সাথে মোলাকাত দিবেন জাহান নামে গিয়া না জান্নাতে এই তো একটা আশা এটা গ্যারান্টি নাই বিদায় তো বড় বড় বুজুর্গরাও কান্না করেছেন সাহাবায় কেরাম কান্না করেছেন অতএব আমরা এই কোরআনওয়ালা যেখানে পাবো দোয়া নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করেন তো দোয়া চাই দোয়া করি মাদ্রাসার জন্য দোয়া করেন এই এলাকাবাসীর জন্য দোয়া করেন গোটা দেশবাসীর জন্য দোয়া আর আপনারা দান সৎকা করেছেন অনেক অনেক কাজে মাদ্রাসায় আমার মনে আস নাই অনেক আগে একবার আসছিলাম তো আল্লাহর হস্তে আপনারা এই লকডাউনে যদি কেউ কিছু দান করেন হুজুর আপনি জানেন না গজব মাথার উপরে এই বিপদ সেই বিপদ কত বিপদ আমি বলি রসুন কইছেন বিপদ থেকে বাঁচতে চাইলে দান করো এই বিপদ থেকে বাঁচার একমাত্র মেডিসিন দান করা সদকা করা আর আমরা দান করি না যে বিপদ এই জন্য তো বিপদ তো যাবেই না ট্যাবলেট দিছে ডাক্তার রোগ সারার জন্য যদি ট্যাবলেট না খাই তো রোগ সারবে না এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে আর আল্লাহর রাস্তায় যত সৎকা করবেন বিপদ তত আল্লাহ সরাইয়ে দিবেন আপনি বলবেন হুজুর একটা খাসি দান করলে তো দশ হাজার টাকা লাগবে কই পাই না আপনি পাবেন না হসপিটালের বেডে শুয়া তখন বিশ হাজারও পাবেন কিন্তু মাদ্রাসায় একটা খাসি দেওয়ার টাকা নাই হসপিটালের বেডে গেলে তখন টাকা আগে পেট কিরা ভিতরে ঢুকো তখন টাকা কোথা থেকে আসে জিব্রাইল আমিন দেয় না কে দেয় আল্লাহ ভালো জানে অতএব আমি অনুরোধ করব সাধ্যমতো সৎকা করবেন করবেন ইনশাআল্লাহ যারা সুস্থ আছেন তারাও করবেন আর অসুস্থ যারা আছেন তারা তো করবেনই অবশ্যই করবেন যারা বিপদে আছেন দেরি করবেন না যত বিপদ আসবে সাথে সাথে আল্লাহ তুমি আমাকে মুক্ত করো কালকেই বা এখন আমি নিয়ত করলাম একটা খাসি কোরআনওয়ালা এতিম ছাত্রদেরকে দিয়ে দিব সৎকা কি পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে একটা সায়েল আসছে ভিক্ষুক সাধ্য মতো যা পারেন কিছু দিয়ে দিবেন ধমক টমক দিবেন না কপাল পুড়ে যাবে খবরদার সব জায়গায় ধমক চলে তো আমি দোয়া করব যাদের মোটামুটি গুনা টুনা নাই বিপদ নাই এগো তো আর দোয়াও নাই দোয়া লাগে না বহু বুজুর্গ আছে দেখবেন দুই ঘন্টা বয়ান শুনে এরপরে চলে যায় এগো দোয়া লাগে না কিন্তু গিয়া দেখবেন হে বাড়ি যায় নাই ওই রাস্তার গল্লিতে বাতাস খায় আর বিড়ি টানে আছে না নাই এগো দোয়া লাগে না তো যাই হোক যেখানে একটু দেখবেন বুজুর্গ পাইছেন একজন আলে মারছে চেষ্টা করবেন একটু দোয়া নেওয়ার অনেক দোয়া অনেক দোয়া দরকার সবার জন্য আল্লাহ কবুল করেন দোয়া নিবেন তো নাকি দিবেন হ্যাঁ দোয়া যারা কর্নেওয়ালা আমলওয়ালা এদের থেকে দোয়া নিবেন খবরদার ওই আজকে একটা যুবক ছেলে গেছে ঢাকা ফকিরাপোল একটা বড় হোটেলে থাকে তো জামা টামা পরা লম্বা জামা টুপি টুপি পরা এখন বলে আপনার সাথে একটু একা একা কথা বলবো আমি বলি একা তো আমি কথা বলি না আবার কোন ঝামেলায় তুমি আমার ফেলাইবা সাবধান পরে না হুজুর এক এই আধা মিনিট তো কও কথা কয় না কানতেছ কান্দ কেন কথা কও কা আপনার পায়ে একটু হাত দিল না এই করোনার মধ্যে পায়ে হাত দেওয়া যাবে নিষেধ কান্না যেহেতু করতেছে আমি বললাম কি বিষয় কি বলো আপনি আমাকে মাফ করে দেন আরে তোমাকে আমি চিনি না কি মাফ করবো কয় বহু আগে হুজুর আমি আপনার চরম বিরোধী ছিলাম আপনাকে গালি দেই নাই এমন কোনো গালি আমার মনে হয় বাদ নাই এবং এই কলম দিয়া আঙ্গুল নামের কলম দিয়া অকথ্য ভাষায় যা পেরেছে আমি লিখেছি বুঝতে পারিনি আমাকে মাফ করে দেন মানে আমি বললাম ঠিক আছে যাও তোমাকে মাফ করলাম না হবে না আপনি দিল খুলে আমার মাথায় হাত দিয়া দোয়া করেন ছেলেটাই ফকিরাফল হোটেলে থাকে আমি কইলাম তুমি যেহানে তোমার বাড়ির কথা কইছো হ্যাঁ তুই আকাম করেন না মানুষই বেশি কারণ দেখতে নারী চলন বাঁকা দেখতে নারী চলন বাঁকা আরে ভাই আপনাকে আমার ভালো লাগে না মাইয়া দেখছে বাড়ি বিয়ে করবে কটা একটা যেটা পছন্দ হয়েছে ওইটাই কিন্তু মাইয়াওয়ালারা তো আশা করছে যে সাইডোটা নিয়ে যাক কি বলেন প্রত্যেকেই তো আশা করছে কিন্তু ছেলে নিবে কয়টা একটা এখন সবাই দিতে চায় কিন্তু এর তো কি হয় না পছন্দ হয় না আরে ভাই তোর পছন্দ কেন হয় না কি চাও বাড়ি বলে বাড়ির গুল্লি মারি আমার যাকে পছন্দ আমি তাকে নিব তো এই সমাজের মধ্যে যেটি অন্ধভক্ত এরে দুনিয়ার সব মেডিসিন যদি দিয়ে দেন কোনো দিন আপনার পক্ষে গান গাবে না কারণ এর মস্তিষ্ক নষ্ট হয়ে আছে চর্মনাই ভালো ভালো ভালো ভালো ভালো ভালো আজীবনও যদি বলেন যারা হিংসার বিরোধিতা করে এরা জীবনে ভালো মানবে না যারা জেনে শুনে বিরোধিতা করে এরা কোনোদিন ভালো বলবে না কোনোদিন বলবে কোনোদিন না আল্লাহ হেদায়াত দান করেন কিছু মানুষ ফেসবুকে যারা এই যে গালাগালি করে কত আজে কইছি ও যুবক অন্তত আলেম তুমি চিনো না চিনো পক্ষ বিপক্ষ নাই অন্তত আলেম যদি শুনো সে আলেম তার ব্যাপারে কিচ্ছু মুখ দিয়ে খারাপ বলবা না লিখবা না ক্ষতি তোমার হবে আলেমের কিছু হবে না কপাল তোমার পড়ে যাবে আলেমের কিছু হবে না আল্লাহ নাই বিচারক তোমার এত অ্যালার্জি কেন তোমার অ্যালার্জি কেন তোমার মায়ের এগিয়া কত ও মা হাফিজুর রহমান রে চিনো হা চিনি সরমনের বিশ্বাব রে চিনো হা হাটাজারির হুজুরে চিনো হা কাজকে মা তেরোটা গালি দিছি বিসমিল্লা সারা তোর মায়ে যদি কয় যে ভালো করছো তোর মায়ে যদি কয় তা তোর মায়ের জুতা আমার পিঠ তোর মা বলবে বাবা তোরও তো আমি জীবনে বেদবি শিখাই নাই হেরা যা করে করুক তুই কেন গালি দিতে যাও তোর কি ঠেকা কোন মা কি সন্তানকে সমর্থন দিবে তো যেই কাজের তোর মা সমর্থন দিবে না তুমি সেই অপরাধগুলো করে নিজে গুণাগার হও কেন এই তাবলিগের বিরুদ্ধে তুই যদি হাজার বার ফেসবুকে লেখো তাবলিগ বন্ধ হয়ে যাবে সরমনায়ের বিরুদ্ধে যদি সারা বাংলাদেশের যুবকরা লেখো বিরোধিতা করো সরমনাই বন্ধ হয়ে যাবে দেওবন্দি বন্ধ হয়ে যাবে হাটহাজারি বন্ধ হয়ে যাবে বরং তোর বিরোধিতায় আরো তারা আগায় যাবে আরো তারা তুমি খামাখা গুণাগার হও কেন